ভিডিওটা টান দিয়ে না যারা নামাজকে ভালোবাসো তারা একটা লাইক করো আর যারা কোরআনকে ভালোবাসো তারা একটা কমেন্ট করো আর যারা আমার আল্লাহকে ভালোবাসো তারা একটা শেয়ার করো